আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে বন্ধুরা আশা করি ভালো রয়েছেন বন্ধুরা আপনারা অনেকেই ফ্রি বিটকয়েন এর উপরে কাজ করে আর্নিং করছেন এবং আলহামদুলিল্লাহ আপনারা আমাকে অনেকেই মেইল করে জানাচ্ছেন যে এই ধরনের ওয়েবসাইট অথবা অ্যাপস থেকে থাকলে সেগুলোর উপরে রিভিউ দেওয়ার জন্য সো আমি চেষ্টা করি আমার চ্যানেলের মধ্যে সবসময় ভালো ভালো ভিডিওগুলো দিয়ে যাতে করে আপনি আর্নিংগুলো পকেটে নিয়ে আসতে পারেন সেগুলো সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যদি আজকে এই ভিডিওটি কমপ্লিট কমপ্লিট করেন তাহলে এই ভিডিও দেখার পরে এই ওয়েবসাইটটি থেকে আপনি খুব সহজেই ফসেট বা সাতোশি বা বিটকয়েনগুলো ক্লেম করতে পারবেন এবং পাশাপাশি অ্যাড দেখে আর্নিং করতে পারবেন অফার রয়েছে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 তাহলে দিন শেষে আপনি কাজ করলে বেনিফিট হবেন সো ফিরছি একটু পরে সাথেই থাকুন চলে এসছে আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের মধ্যে এটির ওয়েবসাইটের নাম হচ্ছে ক্রিপ্টো উইন ডট আইও এটি একটি ট্রাস্টেড এবং দু সালে এসে লঞ্চ করেছে আমি যদি এটির বিস্তারিত জানাতে চাই তাহলে অবশ্যই আপনারা এখানে দেখতে পাবেন যে এটির global rank country rank category rank এবং পাশাপাশি অনেক কান্ট্রির পিপলরা এখানে কাজ করছে বিশেষ করে তুর্কি Venezuela Ukraine Russian Federation Brazil এবং আদার কান্ট্রির পিপলরা সুতরাং আপনি বাংলাদেশে অথবা ইন্ডিয়ায় অথবা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে মোবাইলে অথবা কম্পিউটার কম্পিউটারের মাধ্যমে এই ওয়েবসাইটের সাথে কানেক্টেড হয়ে আপনি আর্নিংয়ের যাত্রা শুরু করতে পারেন সো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এইখানে আপনি চলে আসবেন তার মানে মূল ইন্টারপেজে আপনি চলে আসবেন এখানে কানেক্টেড কীভাবে হবেন একটু করে আমি দেখাচ্ছি তার আগে আমি বলে দিচ্ছি যে এখানে অ্যাক্টিভ ইউজার রয়েছে প্রায় তিরিশ হাজার প্লাস পাশাপাশি অ্যাড বিউ করেছে এত এবং টোটাল পেইড বিটিসি হয়েছে এত এবং পাশাপাশি আপনি যদি কোনো ইনফরমেশন জানতে চান তাহলে অবশ্যই তাদের এইখানে ফ্রিকোয়েন্টলি আক্স কোয়েশন দেওয়া আছে আছে ফ্রিকোয়েন্টলি আস কোয়েশন মধ্যে ক্লিক করে স্টেপ বাই স্টেপ সব কিছু আপনি জেনে যাবেন তার আগে আমি বলে রাখছি যে আপনি যদি পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আমার আলোচনার মধ্যে আপনার সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পেয়ে যাবেন এবং কিভাবে এখানে সাইন আপ করবেন সেটি আমি দেখাচ্ছি তার জন্য আপনাকে এখানে এই যে লগ বাটনে ক্লিক দেখতে পাচ্ছেন সেই লগ বাটনে আপনাকে ক্লিক করতে হবে এবং মোবাইলে এবং কম্পিউটারে সেম ওয়েতে আপনি কাজগুলো করে নিতে পারবেন সো লগ যখন ক্লিক করবেন যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে লগ করবেন আর যদি সম্পূর্ণ আপনি যদি ইতিমধ্যে এখানে অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে অবশ্যই লগ করবেন আর যদি আপনি এখানে নতুন হয়ে থাকেন তাহলে আপনি সাইন আপ করবেন তার মানে আপনি রেজিস্ট্রেশন করবেন সো রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে ইউজার নেম দিতে হবে ইমেল অ্যাড্রেস দিতে হবে এরপর এখানে বিটিসি ওয়ালেট অ্যাড্রেসটা দিতে হবে বিটিসি ওয়ালেট অ্যাড্রেস বিশেষ করে কয়েন বেস অথবা ফসেট পে থেকে আপনি দিতে পারেন তবে এখানে ফসেট পে ইন্ডিকেট করে দেওয়া রয়েছে সুতরাং আপনাকে ফসেট পে থেকে আপনার বিটকয়েন অ্যাড্রেসটা নিতে হবে ফসেট পেতে যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে সরাসরি আপনি গুগলে যাবেন গুগলে যাওয়ার পরে লিখবেন ফসেট পে ডট আইও এটি লিখে যখন আপনি সার্চ দেবেন তখন আপনি আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে এই এই প্ল্যাটফর্মের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন এই অ্যাকাউন্ট এই প্ল্যাটফর্মের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে এখান থেকে বেশ কয়েকটি ওয়ালেট রয়েছে বিশেষ করে bitcoin ethereum doge coin litecoin তারপর বিটকয়েন ক্যাশ রয়েছে ড্যাশ রয়েছে তারপর ট্রন রয়েছে বা আদার ওয়ালেটগুলো রয়েছে আপনি আপনার কাঙ্ক্ষিত ওয়ালেটটি এখান থেকে ইউজ করতে পারেন সো যখন আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন অ্যাকাউন্ট তৈরি করার পরে এখানে জাস্ট ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে যে ইন্টারপ্রাইজটি উপস্থিত হবে এখানে ওয়ালেটের অ্যাড্রেসগুলো শো করছে এই যে বিটকয়েন তারপর ইথারাম তারপর রয়েছে ডগি কয়েন লিড কয়েন সব কিছুর অ্যাড্রেস এখানে আপনি দেখতে পাচ্ছেন সো আপনার যেটি প্রয়োজন সেটি আপনি এখান থেকে কপি করে নেবেন জাস্ট আমি এটি ইউজ করছি ইউজ করার জন্য আমাকে এখানে প্রেস করতে হবে মাউসের লেফট বাটন এরপর আমি কপি করে নিব কপি করে নেওয়ার পরে এখানে আমাকে পেস্ট করতে হবে আশা করি আপনি বুঝতে পেরেছেন এরপরে যে কাজটি করবেন পাসওয়ার্ড দিবেন রিপিট পাসওয়ার্ড দিবেন এরপরে এখানে একটি যোগ অঙ্ক রয়েছে অনেক সময় যদি আপনি ক্যাপসা বুঝতে না পারেন তাহলে এখানে যে সেন্স ক্যাপসা রয়েছে সেই সেন্স ক্যাপসাতে ক্লিক করলে এই ক্যাপসা ফিল আপ করে আপনি এরপরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আপনার ইমেইলের মধ্যে একটি মেইল চলে যাবে সেই মেইলটি হচ্ছে এটি click here to activate your account আমি অ্যাক্টিভেট করছি কিভাবে অ্যাক্টিভেট করতে হয় সেটি এবার দেখাচ্ছি সেটির জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে এটি লোডিং না হওয়া পর্যন্ত আপনাকে কমপ্লিট করতে হবে সো আমার যেহেতু অলরেডি একটি অ্যাকাউন্ট তৈরি করা আছে সুতরাং আপনি যখন এই ওয়েবসাইটের মধ্যে এই লিঙ্কটিতে ক্লিক করবেন তখন আপনাকে এখানে কিন্তু লগ করতে হবে তার মানে লগ করার জন্য ইমেল অ্যাড্রেস অথবা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে রিমেম্বার মিতে ক্লিক করবেন ক্লিক করার পরে সাইন ইনে ক্লিক করার সাথে সাথে আপনি যে ইন্টারফেসটির মধ্যে চলে আসবে সেই ইন্টারফেসটি হচ্ছে এটি আশা করি সাইন আপ করে নেওয়ার কাজটি আপনি ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছেন সো এই কাজটি করার পরে প্রথমত আপনি এখান থেকে কীভাবে আর্নিং করবেন সেটি আমি একটু পরে দেখাচ্ছি এখানে কী কী অপশন রয়েছে আমি যদি একটু আলোচনা করি আমি সবসময় চেষ্টা করি বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছেন অথবা আনএমপ্লয়েড রয়েছেন অথবা সার্ভিস হোল্ডার রয়েছেন অথবা বাড়তি ইনকাম যাদের জন্য ফরজে আইন তাদের জন্য আমি বেস্ট অ্যাপস বা ওয়েবসাইটগুলো শেয়ার করার চেষ্টা করি সুতরাং আপনি প্রথমে অবশ্যই ফ্রিতে আর্নিং করবেন এবং আর্নিংগুলো হয়ে যাওয়ার পরে আপনি এখানে ডিপোজিট করতে পারেন এটি সম্পূর্ণ আপনার ইচ্ছা তবে আপনি কিছু পেমেন্ট নেওয়ার পরে ডিপোজিট করলে আপনার কোনো মাথা ব্যথা বা কোনো টেনশন থাকবে না সো এরপরে আপনি যে কাজটি করবেন কীভাবে উইড্রো নেবেন উইড্রো নিতে হলে আপনাকে কি কাজটি করতে হবে সেটি আমি একটু পরে দেখাচ্ছি পাঁচশো সাতাশি বা বাংলাদেশি একুশ টাকা হলে আপনি অনায়াসেই এখান থেকে উইড্রোগুলো নিতে পারবেন পাঁচশো সাতাশি সমান কত টাকা সেটি যদি আমি গুগল বহুলের মধ্যে চলে আসি ইউএসডি টু টাকা এই যে এখানে জাস্ট আপনাদের সাথে আমি পরিচয় করে দিতে যাচ্ছি যে বাংলাদেশি টাকা প্রায় রয়েছে zero point zero two five three one এটি হচ্ছে ইউএসডি তার মানে পাঁচশো সাতাশি এর পরিমাণ হচ্ছে এত সাতাশি এই এত ইউএসডি এই ইউএসডিকে যদি আপনি টাকাতে কনভার্ট করেন তাহলে একুশ টাকা পঁয়তাল্লিশ পয়সাটা করে পড়ে তার মানে এই ওয়েবসাইটটিতে আপনি কাজ করার পরে একুশ টাকা পঁয়তাল্লিশ পয়সা হলে খুব সহজেই আরেকটি ওয়েবসাইটের মাধ্যমে বিশেষ করে আপনি যদি cash wallet BD dot com এর নাম শুনে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন যে cash wallet BD dot com এমন একটি ট্রাস্টেড প্ল্যাটফর্ম যে ট্রাস্টেড প্ল্যাটফর্ম থেকে খুব সহজেই আপনি Perfect Money Nagad bKash ethereum litecoin Coinbase এই যে কয়েন বেস থেকে আপনি বিকাশ অথবা নগদে অথবা রকেটে নিয়ে আসতে পারেন পারবেন সেই ভিডিওটি যদি আপনি দেখতে চান আমার চ্যানেলের মধ্যে যাবেন কিভাবে আপনি এই ক্যাশ ওয়ালেট বিডিকে ইউজ করে আপনি আপনার পকেটে নগদ বিকাশ অথবা রকেটের মাধ্যমে টাকাগুলো নিয়ে আসতে পারবেন আশা করি সেই ভিডিওটি অবশ্যই দেখে আসবেন সো এবার চলে যাচ্ছি আপনি কিভাবে এই ওয়েবসাইটটিতে কাজ শুরু করবেন এই ওয়েবসাইটটিতে বেশ কয়েকটি অপশন রয়েছে কাজ শুরু করার প্রথমত আপনি এখানে দেখতে পাচ্ছেন পসেট তার আগে বলে রাখছি যদি আপনি ফ্রিতে আরও একটি আর্নিং প্রসেস পেতে চান তাহলে অবশ্যই আপনি রেফার করবেন রেফার করে করে আপনি ফিফটি পার্সেন্ট পার্সেন্ট পর্যন্ত এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন এবং কী কী উপায়ে রেফার বোনাসগুলো পাবেন সেখানে এটার দেওয়া আছে পসেট ক্লেমস হচ্ছে ফিফটি পার্সেন্ট এরপর ইনভেস্ট বা শেয়ারস এখানে শেয়ার করে কিন্তু টু পার্সেন্ট পর্যন্ত আর্নিং করা যায় পিটিসি বা সার্ফিং করে টেন পার্সেন্ট অফারওয়াল নিয়ে টেন পার্সেন্ট পর্যন্ত আর্নিং করতে পারবেন তাহলে রেফারেল লিঙ্কটা পাবেন এই রেফারেল লিঙ্কটি আপনি এখানে ক্লিক করলে এই যে লিঙ্কটি চলে আসছে এই লিঙ্কটি আপনি কপি করবেন কপি করার পরে এটিকে ছোটো করে নেবে ছোটো করার জন্য বিটি রয়েছে বা আদার কাট কাট রয়েছে বা অন্যান্য ইউআরএল শর্টনার ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলো মাধ্যমে ছোট করে আপনি ফেসবুক টুইটার বা আদার যে মিডিয়াগুলো রয়েছে সেই মিডিয়াগুলোর মধ্যে প্রোভাইড করলে অনায়াসেই আপনি তাদের মাধ্যমে ফিফটি পার্সেন্ট পর্যন্ত কমিশন লাভ করতে পারবেন যদি তারা আপনার লিঙ্কটি ইউজ করে এই ওয়েবসাইটটিতে কাজ শুরু করে বা কানেক্টেড হয় আশা করি বুঝতে পেরেছেন এবার চলে আসে আরেকটি মোস্ট ইম্পর্ট্যান্ট কথা সেটি হচ্ছে যে আপনি এখানে শেয়ার করে কিন্তু আর্নিং করতে পারবেন শেয়ারের বিষয়টা আমি একটু পরে বলছি কিভাবে আপনি ফসেটগুলো ক্লেম করবেন সেটি আমি এবার দেখাচ্ছি ফসেট ক্লেম করতে হলে এখানে আপনাকে ফসেটে ক্লিক করতে হবে ফসেটে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে যে ইন্টারফেসটি উপস্থিত হবে সেই ইন্টারফেসটি হচ্ছে এটি তার মানে আপনি ফসেটে ক্লিক করার সাথে সাথে একটি অপশন চলে আসবে যে কিভাবে আপনি এখান থেকে সাতোশিগুলো নেবেন সাতোশিগুলো হচ্ছে একটি অনেকটা কারেন্সির মতো এই ওয়েব পেজে এই এই পেজের মধ্যে আসার পর এখানে একটি মেসেজ শো করছে one two eight satoshi every fifty minute প্রত্যেক পনেরো মিনিটের মধ্যে আমি আপনি এক থেকে আট সাতোশি লাভ করতে পারবেন সো পনেরো মিনিট পর পর আপনি ক্লিকগুলো করবেন সো আমি শুরু করছি গেট রিওয়ার্ডের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে এখানে অনেকগুলো আপনি অ্যাডভার্টাইজের অপশন দেখতে পাবেন অ্যাডভার্টাইজগুলোর দিকে আপনার খেয়াল দেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট আপনি আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে যদি আপনি কাজ করেন অনায়াসে আপনি এখান থেকে সাতশিগুলো ক্লেম করে নিতে পারবেন সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এখান থেকে সাতশিগুলো ক্লেম করতে হয় সেটির জন্য আপনাকে জাস্ট নেক্সট ওয়েবসাইটে চলে আসতে হবে যখন আপনি গেট রিওয়ার্ডে ক্লিক করবেন এখানে একটি ক্যাপসা দেখতে পাচ্ছেন আই এম হিউম্যান এরপরে এটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে জাস্ট এখানে একটি ক্যাপচা চলে আসবে একটি ট্রেনের ক্যাপচা চলে আসছে এই ট্রেনের ক্যাপসা অর্থাৎ পিকচার যেখানে রয়েছে সেই ট্রেনের পিকচারগুলোর মধ্যে আপনাকে জাস্ট ক্লিক করতে হবে দ্যাটস ইট আশা করি বুঝতে পেরেছেন সো আমি চ্যাকে ক্লিক করছি চ্যাকে ক্লিক করার পরে এটি ক্লেম হয়ে গিয়েছে এরপর ক্লেম না হয়ে আপনাকে ক্লিক করতে হবে আপনি যদি ক্যাপসা না বুঝেন তাহলে ক্যাপসা চেঞ্জ করে দিতে পারেন এখান থেকে অনায়াসেই আশা করি বুঝতে পেরেছেন এগুলো কিন্তু কিন্তু অ্যাড এই অ্যাডের মধ্যে আপনার ক্লিক করার কোনো প্রয়োজন নেই সো এইভাবে কিন্তু আপনি পনেরো মিনিট পর পর ক্লেমগুলো করে সাতোশিগুলো এনশিয়ার করে নিতে পারেন এই যে টাইম শুরু হয়ে গিয়েছে এবার যদি আমি আমার সাইটটি চেক করি যে আমার কত আমি পেয়েছি সেটি যদি আমি চেক করি সেটি জন্য আমাকে ব্যালেন্সের মধ্যে চলে যেতে হবে এখানে কিন্তু প্রথমে জিরো জিরো ছিল এবার আমি জাস্ট একটি রিফ্রেশ দিচ্ছি কোনো ব্যালেন্স অ্যাড হয়েছে কিনা এই যে আমার ফোর সাতোশি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে তার মানে আমি একটি ক্লেম করেছি ক্লেম করার এগেনস্টে আমি এখানে ফোর সাতাশি পেয়েছি এইভাবে আপনি পনেরো মিনিট পর পর অবশ্যই ক্লেম করতে পারবেন ক্লেমগুলো করার পর আপনি আপনার মূল ব্যালেন্সের মধ্যে সেটি এই অপশনগুলোতে চলে যায় এখানে রয়েছে বিও পিটিসি এয়ার্স বিও পিটিসি এয়ার্সের মধ্যে আমি চলে যাচ্ছি view PTC there's nothing new আপনার জন্য নতুন কিছু নয় জাস্ট এখানে যে অ্যাডগুলো দেওয়া রয়েছে অ্যাডগুলোর মধ্যে আপনি টেন সেকেন্ড অপেক্ষা করবেন দুই সাতশি পাবেন এখানে টেন সেকেন্ড অপেক্ষা করবেন দুই সাতশি পাবেন ছোটো ছোটো এই কাজগুলো করে আপনাকে অনায়াসেই সাতশিগুলো আর্নিং করে নিতে হবে সো আমি সেটিতে চলে যাচ্ছি জাস্ট আপনাদের দেখার সুবিধার্থে সো আশা করি এই ছোট ছোট কাজগুলো করে এখানে একটি টাইম কেমন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লোডিং নিচ্ছে অর্থাৎ টেন সেকেন্ড যদি আপনি এখানে ওয়েট করেন তাহলে অনায়াসেই এই সাতোশিটি আপনি এখান থেকে পেয়ে যাবেন তাহলে এখানে সাতোশি ছিল টু সাতোশি এবার আমার টোটাল আগে ছিল চার এবার দুই যোগ হয়েছে কিনা সেটি আমি দেখবো জাস্ট একটু রিফ্রেশ দিচ্ছি রিফ্রেশ দেওয়ার পরে অনায়াসে কিন্তু আমার এখানে টু সাতোশি অ্যাড হয়ে গিয়েছে এভাবে আপনি বাকি সাতোশিগুলো এখান থেকে ক্লেম করতে পারেন এই যে আরেকটি রয়েছে আরেকটি রয়েছে আরেকটি রয়েছে সো অনায়াসে এই কাজগুলো করে নিতে পারেন এবার আমি বিও সার্প অ্যাডস যেটি সেটিতে আমি ক্লিক করছি দিয়েছি সো সেটিতে ক্লিক করার পরে এখানে পনেরো সেকেন্ড অপেক্ষা করবেন এরপর টেন সাত টু সাতোশি পাবেন টু সাতোশি এখানে আপনি প্রায় চারটির মতো আর্নিং পাবেন তার তার মানে হচ্ছে আপনি অনায়াসেই এই সার্ফিংগুলো করে করে আর্নিং করতে পারবেন সো কিভাবে পিটিসি অ্যাডগুলো দেখতে হয় সেটি আমি দেখালাম আটা আশা করি এই চারটি অ্যাডও দেখে আপনি আপনার সাতশিগুলো মূল ব্যালেন্সের মধ্যে জমা করে নিতে পারবেন সো এ হচ্ছে মোটামুটি কিভাবে আর্নিংগুলো করবেন এবার দেখাচ্ছি লটারি লটারি বিষয়টা একটু বলে রাখি লটারি বিষয়টা অত্যন্ত মজার আপনি এখান থেকে যদি শেয়ার ক্রয় করেন তার মানে আপনি এখানে লেখা আছে testing your luck hit big at your lottery remember winners are chosen randomly try your luck and win big without any রিক্স কোনো রকম রিক্স ছাড়াই আপনি এখান থেকে লাভ করতে পারেন ফার্স্ট প্রায় এক হাজার উনচল্লিশ সাতাশি এরপরে ছয়শত বিরানব্বই সাতাশি এরপর রয়েছে তিনশত ছেচল্লিশ সাতাশি সো এইখানে এরপর রয়েছে ইউজার বর্তমানে রয়েছে ছয়শত চল্লিশ এরপর টোটাল টিকিটস রয়েছে দু হাজার তিনশো নয়জন সো আপনাকে এখানে এই সেকেন্ডের মধ্যে আপনাকে অবশ্যই অর্থাৎ পনেরো ঘন্টা পরপর আপনি এখানে লটারিগুলো খেলতে পারবেন so one ticket equal to এখানে দেওয়া রয়েছে টিকিট প্রাইস ওয়ান সাতোশি তার মানে আপনি এখান থেকে এক টিকিটে এক সাতোশি বলেছে তারা সো আপনি এখান থেকে অবশ্যই লটারিগুলো কিনে নিতে পারবেন সো আপনার যে যখন এখানে ব্যাস সাতোশি জমা হবে তখন আপনি এই লটারিগুলো কিনে কিনে নিজের লাখ অবশ্যই যাচাই করে নিতে পারবেন সো কারা কারা এখানে টিকিটগুলো ক্রয় করেছে তাদের নামগুলো কিন্তু এখানে শো হচ্ছে এবং কারা উইন হয়েছে সেটাও শো করছে আশা করি আপনি এটি বুঝে গেছেন কিভাবে করবেন সেটি আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনি এখান থেকে টিকিট টিকিটের মধ্যে ওয়ান টিকিট uh, বা টু uh, টিকিট অথবা থ্রি টিকিটস এখানে দেওয়ার পরে বাই টিকিটে ক্লিক করার সাথে সাথে আপনি লটারিটা যাচাই করার সুযোগ পাবেন এবার চলে আসছে নেক্সট একটি আরেকটি অপশন সেটি হচ্ছে বিটিসি মাল্টিপ্লাই বিটিসি মাল্টিপ্লাইয়ের মধ্যে যখন আপনি ক্লিক করব বিটিসি মাল্টিপ্লাইয়ের মধ্যে বেশ কয়েকটি এখানে বেট uh, ধরার অপশন রয়েছে আপনি এখানে কি কি কি পরিমাণ উইন করবেন তাও কিন্তু এখানে দেওয়া রয়েছে আশা করি আপনি বুঝতে পেরেছেন সো এখানে এখান থেকে সাতোশিগুলো আর্নি করার বেশ কয়েকটি অপশন রয়েছে আপনি নিজের ইচ্ছা মতো সেগুলো নিতে পারবেন অফার বল আমি ক্লিক করছি অফার বলে ক্লিক করার পরে সাথে সাথে এখানে কী কী one crypto coin equal to zero point zero one satoshi সব ইনস্ট্রাকশন কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে আরও দেওয়া রয়েছে ওয়ানা অ্যাডস অ্যাডস দেখে আর্নিং করা তারপরে সার্ভে করে তারপরে অ্যাড জ্যাম দেখে তারপর বেশ কয়েকটি অপশন আশা করি আপনি এখান থেকে খেলে খেলে আর্নিং করতে পারবেন সুতরাং যেহেতু ভিডিওটি বড় হয়ে যাবে সুতরাং আমি সেটি দেখাচ্ছি না আশা করি আপনি নিজ দায়িত্বে অবশ্যই এই কাজগুলো করে নিতে পারবেন এবার আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি ড্যাশবোর্ডে যাওয়ার পরে কিভাবে এখান থেকে উইড্রোগুলো নিতে হয় সেটি আমি দেখাচ্ছি উইড্রো নেওয়ার জন্য মিনিমাম আপনাকে কিন্তু এখানে ফাইভ হান্ড্রেড সাতশি আর্নিং করে নিতে হবে আশা করি বুঝতে পেরেছেন যখন আপনার ফাইভ হান্ড্রেড সাতশি হয়ে যাবে তখন আপনার আপনাকে এখানে ক্লিক করতে হবে এই যে যখন আমি এখানে মার্সরের মাউসের কার্সর রেখেছি তখন you need to achieve the minimum of five hundred satoshi to withdraw withdraw নেওয়ার জন্য আমার minimum five hundred satoshi earning করতে হবে সো যখন আপনি এখান থেকে ফাইভ হান্ড্রেড সাতশি বেশি আর্নিং করবেন তখন আপনি উইড্রোর জন্য রিকোয়েস্ট পাঠাতে পারেন সো আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব যদি আপনাদের রিকোয়েস্ট পাই এবং কমেন্ট পাই সুতরাং আপনি সেই ভিডিওটি মিস না করতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি যে বেলাইকনটি দেখতে পাচ্ছেন সেই বেলাইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে সবার আগে এই ধরনের অ্যামেজিং বা রিকোয়েস্টেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে thank you so much from the core of my heart I'll catch you guys in my next video till then take care